যদি বলো চেনা পথে খুঁজে নেব ভুল ঠিকানা ছুটে যাব সেই পথে 旧梦。 শুধু বলো ছুঁয়ে দেব তোমায় ও